উনিশশো সালে শেষ হয় চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ এর একাশি বছর পর দু সালে হাজারে রামু কক্সবাজার এবং ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত চুরাশি শতাংশ শেষ হয়েছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পের কাজ দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় একশো এক কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প ব্যয় ধরা হয়েছে আঠারো হাজার চৌত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা কক্সবাজার শহরের ঝিলংজার চান্দেরপাড়া এলাকায় ঝিনুকের আদলে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন এ রেলপথ জুড়ে কক্সবাজার পর্যন্ত থাকছে নয়টি স্টেশন এই রেল প্রকল্প চালু হলে যেমন বাড়বে পর্যটন সম্ভাবনা তেমনি আর্থসামাজিক উন্নয়নের ফলে যাতায়াত ও বাণিজ্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে পাশাপাশি স্থানীয়দের জীবন মানে ঘটবে ব্যাপক পরিবর্তন বললেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তেষট্টিটি জেলা থেকে মানুষজন কক্সবাজারে আসেন পর্যটন নগরী কক্সবাজারে এবং যখনই রেললাইনটি চালু হবে তখন আমাদের যারা স্বল্প আয়ের মানুষ আছেন যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু খুব অল্প খরচে কিন্তু কক্সবাজারে তারা ভ্রমণ করতে পারবেন এবং যেহেতু অল্প খরচে তারা কক্সবাজারে আসতে পারবেন আমরা আশা করছি তখন কিন্তু কক্সবাজারে পর্যটকদের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে নিম্ন আয়ের মানুষদের স্বল্প আয়ের মানুষদের তারা সাশ্রয়ী মূল্যে তারা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন এবং এটি পর্যটন খাতে কক্সবাজার জেলার একটি বিশেষ ভূমিকা রাখবে আমি মনে করি দোহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান প্রকল্পের মেয়াদ দু সাল হলেও দু সালেই দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ হবে মেজর কাজগুলি আমাদের শেষ হয়ে যাবে এরপর হয়তো টুকটাক কিছু কাজ বাকি থাকবে সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে আমরা আশাবাদী যে দু হাজার মধ্যে এটি শেষ হবে চব্বিশ পর্যন্ত আমাদের যেতে হবে না এই রেল লাইনে থাকছে উনচল্লিশটি বড় ব্রিজ একশো পঁয়তাল্লিশটি কালভার বিভিন্ন শ্রেণীর ছিয়ানব্বইটি লেভেল ক্রসিং ছাড়াও হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার